আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ তালার অশেষ রমতে আমি অনেক ভালো আছি গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এছাড়া গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের ওপি লেভেলের কিছু ইনফরমেশন দেবো যেমন আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এমন এটি সেভেনটা কবে আসতে চলেছে সেটার কনফার্ম ডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাছাড়া গেছে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে হোয়াইট টি শার্ট তো হোয়াইট টি শার্ট কিন্তু বাইরের একটি সার্ভার এসেছে কোন ইভেন্ট এসেছে সেটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো আর আমাদের সার্ভার কোন ইভেন্ট আসবে সেটিও আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের নেক্সট ফেডেট হুইল কি হতে চলেছে এবং নেক্সট টপ ইভেন্ট কি হতে চলেছে সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওতে জানতে পারবেন তো সব মিলে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো গাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও গাইজ আজকের ভিডিওর শুরুতে আপনার জন্য থাকতেছে একটা ওপি লেভেলের ইভেন্ট তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইজ ভিয়েতনাম সার্ভারে এই ইভেন্টটা কিন্তু চলে এসেছে গাইজ এটি হচ্ছে একটা ফেডেড রয়েল ইভেন্ট তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কতগুলো রেয়ার আইটেম দিয়েছে এই ফেডেড রয়েলে তো এরকম ইভেন্ট আমাদের সার্ভারে অনেকবার কিন্তু এসেছে কিন্তু এত রেয়ার আইটেম কিন্তু দেন এখানে ব্ল্যাক টি শার্ট থেকে শুরু করে হোয়াইট টি শার্ট তারপর প্যারাঙ্গের স্কিন তারপর গোলার স্কিন সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে তো আপকামিং সময় আমরা হয়তো বা ফেডেড রয়েলের মাধ্যমে আমাদের হোয়াইট টি শার্টটা দেখতে পাবো তবে সেখানে কিন্তু ব্ল্যাক টি শার্ট থাকবে না হোয়াইট টি শার্টটা কিন্তু কামিং সুন খুব শীঘ্রই আসতে চলেছে হয়েছে গাইস আমাদের নেক্সট কিন্তু হতে চলেছে ইভো তো ইভো উপর ভিত্তি করে কয়েকটা আইটেম ডিজাইন করা হয়েছে তো কি কি আইটেম ডিজাইন করা হয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন প্রথমে ইভো তো ইভো পরে কিন্তু কিন্তু আরো অনেকগুলো আইটেম ডিজাইন করা হয়েছে এই থিমের উপর তো সমস্ত কিছু আপনাদের দেখাবো তো আপনারা একটু ওয়েট করে ভিডিওটি দেখতে থাকুন তো যাই হোক গাইস আগে ইভো ফুল রিভিউ করে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন তারপর এটার উপর ভিত্তি করে আপনারা একটা গোলাল স্ক্রিন দেখতে পাবেন তো গোলাল স্ক্রিনে কিন্তু সম্পূর্ণটাই ইভো ফামাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তারপর একটা লুট বক্স আপনারা দেখতে পারতেছেন গাইস এই লুট বক্সটা কিন্তু দেখতে পাবেন তারপর একটা সার্ভ দেখতে পারতেছেন তারপর এখানে কিন্তু আরো কয়েকটা আইটেম আছে গুলো আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আপনারা একটা প্যারাচুটের স্ক্রিনও দেখতে পাবেন তারপর একটা ব্যাকপ্যাকের স্ক্রিন আর সর্বশেষে যে আইটেম আছে সেটি হচ্ছে আমাদের ইভো ফার্মাসের ইমোট তো গাইস এই সব আইটেম কিন্তু আপনারা দেখতে পাবেন ইভো ফার্মাসের উপর ভিত্তি করে ইভো ফার্মাসটা কিন্তু ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে আপনারা ফেরে ঢুলের মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাবেন আর সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইভো ফার্মাসের উপর ভিত্তি করে একটা ইমোট তো এটি আমি আপনাদের অনেক আগে দেখিয়েছিলাম তো ইমোটটা কিন্তু আপনারা টপ আপ ইভেন্টের মাধ্যমে দেখতে পাবেন গাইস ওবি থার্টি টু আপডেটের জন্য কিন্তু মাত্র দুইটা কাটানা স্ক্রিন ডিজাইন করা হয়েছে তো দুইটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে একটা কাটানা স্ক্রিন তো এরপর আরও একটি কাটানা স্ক্রিন আছে সেটাও এখন আপনাদের দেখিয়ে দেবো তো আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তো গাইস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইস দুই নম্বর কাটানো স্ক্রিনটা এই দুই নম্বর কাটানো স্ক্রিনটা কিন্তু স্কোয়াড ব্রিজ থিমে কিন্তু তৈরি করা হয়েছে স্কোয়াড ব্রিজ যে কলাপশনটা চলতেছে তো এটা থিমে কিন্তু এটা কিন্তু তৈরি করা হয়েছে তো এটা কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পাবো ফার্স্টে কিন্তু এটা দেখতে পাবো আর প্রথমে কিন্তু যে স্ক্রিনটা দেখেছি সেটা কিন্তু আসতে এখনো কয়েকদিন সময় লাগবে তো গাইস এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী র্যাঙ্ক টু কেন অ্যাকশন সিরিয়ালে আপনারা কি কি দেখতে পাবেন তো গাইস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইস উড পিকার স্ক্রিনটা এটা কিন্তু আপনারা ছয় হাজার বা সাত হাজার মতো র্যাঙ্ক টু কেন আপনারা অ্যাকশন দেখতে পাবেন গাইস আপনারা তো সবাই জানেন র্যাঙ্ক টু কেন অ্যাকশন যে গানের স্ক্রিনগুলো দেওয়া হয় এগুলো কিন্তু একটারও এবিলিটি থাকে না তো এটারও কিন্তু কোনো পসিবিলিটি থাকবে না যাই হোক গাইস পরবর্তী র্যাঙ্ক টু কানেকশনে কিন্তু আপনারা এই উড ফিগার গানের স্কিনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখতে পাবেন গাইস ইদানিং কিন্তু অনেক বেশি হাইপ চলতেছে আমাদের যে one punch man M eighty seven screen আছে সেটা নিয়ে তো খুব শীঘ্রই কিন্তু এটা আপনারা রিটার্ন দেখতে পেতে চলেছেন কারণ যে জিনিসটা বেশি হাইপ ওঠে সেই জিনিসটাই কিন্তু রিটার্ন আসে গাইস এটি আমাদের গেমের মধ্যে এসেছে এক বছর কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো রিটার্ন দেখলে কিন্তু আপনারা খুব শীঘ্রই রিটার্ন দেখতে পাবেন এক মাসের মধ্যে যদি এক মাসের মধ্যে রিটার্ন না আসে তাহলে কিন্তু আর রিটার্ন আসবে না আর অনেক লেট করে আসবে তবে গাইস আপকামিং সময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন ই বইকাটা কিন্তু রিটার্ন আসবে কারণ ই বইকে কিন্তু অলরেডি ভোটিংও চলতেছে তো একটা হচ্ছে এমবি ফোরটি আর একটা হচ্ছে স্কার আর একটা হচ্ছে ইহো একে তো এই তিনটার মধ্যে যেটার উপর বেশি ভোট পড়বে সেটা কিন্তু আবার রিটার্ন আসবে ফ্রি ফায়ার ইনস্টাগ্রামে কিন্তু Free Fire India official already কিন্তু পোস্ট করে দিয়েছে তো আপনাদের ভোট করতে হবে আপনারা সবাই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ইনস্টাগ্রামে গিয়ে কিন্তু আপনারা ড্রাকাকে কিন্তু ভোট দিয়ে আসবেন তাহলে কিন্তু খুব শীঘ্রই ড্রাকাকে রিটার্ন দেখতে পাবেন গাইস এখন আমি আপনাদের পরবর্তী ডায়মন্ড রয়েল বান্ডিলটাও দেখিয়ে দিচ্ছি তো আপনারা স্ক্রিপে দেখতে পাচ্ছেন গাইস এটি কিন্তু হতে চলেছে আমাদের পরবর্তী ডায়মন্ড রয়েল বান্ডিল বর্তমানে যে মেল বান্ডিল চলতেছে ওইটারই কিন্তু ফিমেল ভার্সন এটা তো এটাই কিন্তু হবে আমাদের পরবর্তী ডায়মন্ড রয়েল বান্ডিল তো আশা করি বুঝতে পেরেছেন গাইস আপনারা তো সবাই জানেন আমাদের স্কোয়াড বিটসের সাথে কিন্তু কোলাবরেশন হয়েছে সো সেই কোলাবরেশনে কিন্তু আমাদের যে ইভেন্টটা আসবে সেটার ফার্স্ট লুক আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস এরকম কিন্তু হবে ইভেন্টটা তো এখান থেকে মিশন কমপ্লিট করতে হবে মিশন কমপ্লিট করে কিন্তু আমরা অনেক কিছু এখান থেকে ফ্রিতে নিতে পারবো তো যাই হোক গেছে স্কোয়ার বিটসের কোলাবেশনে যে ইভেন্ট আসবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই গাইস আপকামিং সময় কিন্তু আমাদের একটা বান্ডেল ফেডেড রিটার্ন আসবে তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস এমসি ফাঙ্ক বান্ডেল তো এই বান্ডেলটা অলরেডি অনেকগুলো সার্ভারে কিন্তু চলে এসেছে সো খুব শীঘ্রই কিন্তু আমাদের সার্ভারও আসতে চলেছে তো যাদের যাদের নেওয়ার দরকার মানে ভালো কোনো চুল নেই বা হেয়ার স্টাইল নেই তারা কিন্তু চাইলে এই বান্ডেলটা কিন্তু ইউজ করতে পারে কারণ এই বান্ডেলের হেয়ার স্টাইলটা আমার কাছে পার্সোনালি একদম জোস লাগে একদম কুবরা বান্ডেলের মতো কিন্তু হেয়ার স্টাইল তো যাই হোক গাইস আপনারা যারা যারা কোবরা বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু এই বান্ডেল হেয়ার স্টাইলটা কিন্তু ইউজ করতে পারেন তো এই বান্ডেলে কিন্তু আপনারা দেখতে পেতে চলেন খুব শীঘ্রই বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার রিটার্ন গাইস খুব শীঘ্রই কিন্তু আমাদের প্রোপোজিমোটা রিটার্ন আসতে চলেছে তো চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু আপনারা প্রোপোজিমোটা রিটার্ন দেখতে পাবেন তো আপনারা যারা যারা এখনো টাইম রেডি করে রাখেননি তারা কিন্তু টাইম রেডি করে রাখতে পারেন কারণ যারা যারা আর কি নেবেন যারা নেবেন না তারা তো ভালো তাদেরকে বলার কিছুই নাই যারা নিতে চান শুধুমাত্র তারা কিন্তু এখানে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারেন কারণ আর মাত্র কিন্তু চোদ্দ থেকে পনেরো দিনের মতো টাইম আছে তার মধ্যে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারিটা চলে আসবে তারপরে কিন্তু আপনারা এই প্রোপোজিমোট এমনকি আই হার্ট ইমোট এই দুইটা ইমোটে কিন্তু আপনারা নিতে পারেন ফেব্রুয়ারি পনেরো তারিখের পরে কিন্তু আপনারা আরও একটি ইভেন্ট দেখতে পাবেন সেটি হচ্ছে আমাদের জার্সি ইভেন্ট তো ফেব্রুয়ারি পনেরো তারিখের পরে কিন্তু যে কোনো টাইমে চলে আসবে এই জার্সি ইভেন্টটা তো অনেকটা সার্ভার কিন্তু চলে এসেছে অলরেডি কিন্তু পাকিস্তান সার্ভারও চলে এসেছে সো আমাদের বাংলাদেশ প্লাস ইন্ডিয়ান সার্ভার আপনার খুব শীঘ্রই দেখতে পেতে চলেছেন জার্সি ইভেন্ট কারণ অনেকদিন ধরে কিন্তু জার্সি ইভেন্ট আসে না প্রায় কিন্তু সাত থেকে আট মাসের উপর হয়ে গেছে কোনো জার্সি ইভেন্ট দেন আমাদের বাংলাদেশ প্লাস ইন্ডিয়ান সার্ভারে তো যারা যারা জার্সি নিতে চান তারা কিন্তু একদম রেডি থাকেন যে কোনো টাইমে কিন্তু জার্সি ইভেন্টটা চলে আসবে বাট টপ ইভেন্টে কী আসবে সেটির কোনো কনফার্ম ব্যানার আমার কাছে নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে দেখাতে পারলাম না যে আপনার টপ ইভেন্টে কী দেখতে পাবেন গাইস আগে প্রত্যেকটা টপ ইভেন্টেরই কিন্তু অফিসিয়াল ব্যানারটা হাতে পাওয়া যেত মানে আমরা কিন্তু এক সপ্তাহ আগে হাতে পেয়ে যেতাম কিন্তু এবার টপ আপ কোনো অফিসিয়াল ব্যানারে কিন্তু আমার হাতে আসে নাই তো গত তিন থেকে চারবার ধরে কিন্তু এরকম হচ্ছে তবে গাইজ খুব শীঘ্রই কিন্তু টপ ইভেন্টের লিক পাওয়া কিন্তু শুরু হয়ে যাবে তারপর কিন্তু প্রত্যেকটা টপ ইভেন্টকে আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দিয়ে কিন্তু দেখাতে পারবো আশা করি পরবর্তী টপ ইভেন্টও আমি আপনাদের কনফার্ম দিয়ে দেখাতে পারবো তো যাই হোক গাইজ এখন আমি আপনাদেরকে চাইলে কয়েকটা টপ ইভেন্ট দেখিয়ে বলতে পারতাম যে এই টপ ইভেন্টটা না হলে এই টপ ইভেন্ট না হলে ওই টপ ইভেন্টটা এগুলোর মধ্যে একটা আসবে বাট ওগুলো দেখে কোনো লাভ নেই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দিয়ে যদি কোনো ইভেন্ট না দেখাতে পারি তাহলে সেটা দেখাবোই না তো গাইজ যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক গাইজ এই ছিল আজকে ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে